hello friends welcome to our channel how to know technology and science তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন তো আজকের এই ভিডিওতে বলবো স্মার্টস কোড কী তো মার্স কোড আমরা কীভাবে ইউজ করতে পারবো এবং মার্স কোডের মাধ্যমে কী হবে মার্স কোড এমন একটা কোড যেটা আপনাকে আপনি ইউজ করতে পারেন খুব ইজিলি যেটা একটা অ্যাপস আছে যার নাম হলো স্মার্টস কোড যেটি তৈরি হয় ড্যাশ আর ডট দিয়ে ড্যাশ অর্থাৎ নিচে নিচে একটা দাগ থাকে ওটাকে ড্যাশ বলা হয় আর ডট মানে ফুল স্টপটাকে ডট বলা হয় তো ড্যাশ আর ডট দিয়ে মাস্ক কোড তৈরি হয় তো চলুন কীভাবে মাস্ক কোড তৈরি করা যায় তো সেটা দেখে নেওয়া যাক আর মাস্ক কোড কী মাস্ক কোড হলো ধরুন আপনি একটা কিছু টেক্সট লিখলেন ফর এক্সাম্পল আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ধরুন আপনি টাইপ করলেন সেগুলোকে ড্যাশ আর ডটে কনভার্ট করাটা কি মাস্ক কোড বলা হয় তো চলুন ডেমোতে যাওয়া যাক তো আমরা মার্স কোড থেকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করতে হবে Morse code M O R AC D Morse code M O R S E D E just লিখে সার্চ করলেই হবে তো এবার অ্যাপ্লিকেশানটা এইখানে চলে এসেছে তো আমার অ্যাপ্লিকেশানটা আপডেট করেনি তবুও আপনাদেরকে বলছি আপনারা আপডেট করে নিন তো আমি এখান থেকে খুলছি তো এখানে খোলার পর আপনি দেখুন এরকম একটা কিছু চলে আসবে তো এখানে আপনাকে টাইপ করতে হবে সরি এটা মাস করে করা আছে তো আপনাকে এইখানে এইখানে এ দেখতে পাচ্ছেন এইখানে এটাকে এইটাকে ক্লিক করতে হবে তো এটাকে ক্লিক করার পর আপনি যেখানে যা টেক্সট টাইপ করতে পারেন যেমন আমি এখানে টাইপ করছি তো এইগুলো হয়ে গেলো আপনার মার্স কোড এটা হয়ে গেলো আপনার মার্স কোড এবার এটা আপনি যে কাউকে সেন্ড করতে পারেন এইটা কপি করে নিয়ে তো কপি করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব তো এটা কপিড হয়ে গেল ফর এক্সাম্পল আপনি যাকে খুশি পাঠিয়ে দিতে পারেন এটা তো আপনি এটা যাকে খুশি বাড়িয়ে দিতে পারেন এইভাবে ফেস্ট করে এইভাবে জাস্ট এবার এটাকে এটাকে ধরুন আপনাকে কেউ পাঠিয়েছে এই মাস কোডটা এই মাস কোডটা আপনাকে কপি করতে পারেন এই দেখুন এইভাবে এইভাবে কপি করে নিলেন মাস কোডটাকে কপি করে নেওয়ার পর আপনাকে মাস কোড অ্যাপ্লিকেশানে যেতে হবে তারপর অ্যাডটাকে ক্লোজ করে দিন তারপর এখানে এই এই আইকনটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে মাস কোডটা চলে আসবে দেখুন তো এই মার্স কোডটা বেরিয়ে গেছে তো মার্স কোডটা যখন আপনি এখানে দেবেন তখনই এখানে আপনার অ্যান্সারটা দিয়ে দেবে ফর এক্সাম্পল আমি আরেকবার দেখাচ্ছি ঠিক আছে এবার টোটালি কেটে দিচ্ছি তো আমি অ্যাপ্লিকেশানটাকে টোটাল বন্ধ করে দিচ্ছি তো আবার দেখিয়ে দিচ্ছি আমার মার্কস কোডটা কিন্তু কপি করা আছে তো দেখুন এখানে কিছু লেখা নেই আমি জাস্ট মার্স কোডটা কপি পেস্ট করে দেবো আমি জাস্ট স্পেস করে দিলাম তারপরে এই দেখুন ক্যালকুলেট হয়ে মাস কোডটা কপি এগুলো তো এটা এবার কীভাবে কাজ করছে চলুন দেখে নেওয়া যাক ফর এক্সাম্পল আমি এখানে এটা ক্লিক করলে একবার দেখুন টি হলো আর দুটো টি ক্লিক করলাম টি টি হয়ে গেল তো এইরকম করে মাস কোডটা ক্লিক করলাম তারপরে আমি যে এর পেজ দিচ্ছেন তাহলে টি হয়েছে মানে এরকম এরকম করে আপনি ক্লিক করে এরকম করে আপনি মানে মাস কোডটা ইউজ করতে পারেন সো আজকের জন্য এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিন যাতে মাস্ক করতে বিষয়ে সবার জ্ঞান হয়ে যায় তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে কেউই ভুলবেন না থ্যাংকস বাই